সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ Kasbamajail A H online high স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমি বিথিকা রানী মণ্ডল সহকারী শিক্ষক Kasbamajail A H high school বাংশা রাজবাড়ি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং সেই সঙ্গে আমার সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত আছো আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে আজকে ক্লাসে আছি এবং আমার আলোচ্য টপিকস সেন্টেন্স তাহলে শিক্ষার্থীবৃন্দু আমরা বোর্ড ফলো করব এবং তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আমার সঙ্গে ক্লাসে যুক্ত থাকবা দেখো আমাদের আজকের আলোচ্য টপিকস সেন্টেন্স সেন্টেন্স আমাদের আলোচ্য টপিক সেন্টেন্স প্রথমে আমরা জানবো সেন্টেন্স কি দেখো এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাহলে তাকে সেন্টেন্স বলে আমি এখানে প্রথমে একটা সেন্টেন্স লিখব দেখো we live in Bangladesh Bangladesh দেখো আমি এখানে একটা আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি উই লিভ ইন বাংলাদেশ একটা সেন্টেন্স লিখেছি দেখো তার মধ্যে ওয়ার্ড কয়টা আমরা লক্ষ্য করছি উই একটা ওয়ার্ড লিভ একটা ওয়ার্ড ইন একটা ওয়ার্ড এবং বাংলাদেশ একটা ওয়ার্ড তাহলে চারটে ওয়ার্ডের সমন্বয়ে আমরা একটা সেন্টেন্স গঠন করছি দেখো উই একটা ওয়ার্ড লিভ একটা ওয়ার্ড ইন একটা ওয়ার্ড বাংলাদেশ একটা ওয়ার্ড আমার সেন্টেন্সের সংজ্ঞা ছিল এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তাহলে তাকে সেন্টেন্স বলে তাহলে এখানে আমাদের সেন্টেন্সটা আছে উই লিভ ইন বাংলাদেশ এখন আমরা লক্ষ্য করব এক একটা ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে সেন্টেন্স তৈরি করছে তাহলে সেন্টেন্সটা আমাদের তৈরি হলো কি দিয়ে ওয়ার্ড দিয়ে আমরা এখানে লক্ষ্য করছি কয়টা ওয়ার্ড চারটা ওয়ার্ড আমরা একটু মূল বেসিক জিনিস থেকে আসতে চাচ্ছি তোমাদের আমি বেসিক জিনিসটা বোঝাতে চাচ্ছি যে ইংলিশটা আসলে শুরু হলো কোথার থেকে আমরা প্রথমে একটা সেন্টেন্স লেখছি তারপর আমরা দেখছি যে সেন্টেন্সটা তৈরি হয়েছে কি দিয়ে ওয়ার্ড দিয়ে আর ওয়ার্ড তৈরি হয়েছে কি দিয়ে দেখো word we W E we অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডগুলো তৈরি হয়েছে লেটার দিয়ে তাহলে আমাদের মূল উৎপত্তি হচ্ছে লেটার লেটার এখানে লেটার মানে হচ্ছে বর্ণ আমাদের ইংরেজি মূল যে উৎপত্তি অর্থাৎ বেসিক জিনিস সেটা হচ্ছে লেটার লেটার মানে হচ্ছে বর্ণ লেটারগুলো আমরা প্রথম যখন শিখি তখন আমরা কি শিখি ক্যাপিটাল লেটার স্মল লেটার তাহলে লেটার হচ্ছে দুই প্রকার capital capital letter small letter small letter দেখো লেটার হচ্ছে বর্ণ A B C D E F G অর্থাৎ এ থেকে শুরু করে জেড পর্যন্ত যে ছাব্বিশটি বর্ণ আছে তাদেরকে ইংরেজিতে বলা হয় লেটার তোমরা আরেকভাবেও বলতে পারো ইংরেজি ভাষা লেখে প্রকাশ করবার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে লেটার বলে তাহলে লেটার আমরা প্রথম যখন শিখি তখন শিখি বড় হাতের বড় হাতের লেটারগুলো যেমন এ বি সি আর স্মল লেটার দেখো এ বি সি লেটার এর সংজ্ঞাটা আমি আবার বলছি লেটার ইংরেজি ভাষায় যে এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটি সাংকেতিক চিহ্ন আছে এদেরকে লেটার বলে অথবা ইংরেজি ভাষা লেখে প্রকাশ করবার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে লেটার বলে এখন লেটার আমাদের মোট কয়টা ছাব্বিশটা এটার সঙ্গে আমরা হয়তো সবাই পরিচিত ছাব্বিশটা লেটার এদেরকে আমরা প্রথমে শিখি বড় হাতের তারপরে শিখি ছোট হাতের অর্থাৎ লেটার দুই প্রকার ক্যাপিটাল লেটার স্মল লেটার এরপরে দেখো আমরা কি করব লেটারটাকে ভাগ করে ফেলি দুই ভাগে vowel V O W E L vowel আর দুই হচ্ছে কনসোন্যান্ট কন পাঁচটা ভাওয়েল চলে গেলে আমাদের বাকি থাকলো কয়টা একুশটা B C D F G H আমাদের এইভাবে এখানে আমাদের চলে যাবে পাঁচটা এখানে আমাদের চলে আসলো একুশটা কিন্তু এই দুইটা পাঁচটা এবং একুশটার মাঝে দুইটা লেটার আছে ডাব্লিউ এবং ওয়াই এদেরকে আমরা বলি semi vowel semi semi vowel দেখো আমার আলোচ্য টপিক সেন্টেন্স কিন্তু আমি মূলত সেন্টেন্স গঠন করি অর্থাৎ সৃষ্টি হয় কোথার থেকে আমি সেটা তোমাদের বোঝাতে চাচ্ছি যে আমরা ওয়ার্ড দিয়ে প্রথমে একটা সেন্টেন্স তৈরি করছি উই লিভ ইন বাংলাদেশ আমরা বাংলাদেশে বাস করি এখানে একটা সেন্টেন্স লক্ষ্য করছি সেন্টেন্সটা আমরা তৈরি করছি ওয়ার্ড দিয়ে উই একটা ওয়ার্ড লিভ একটা ওয়ার্ড ইন একটা ওয়ার্ড এবং বাংলাদেশ একটা ওয়ার্ড তাহলে চারটা ওয়ার্ডের সমন্বয় চারটা ওয়ার্ড পাশাপাশি বসে আমাদের সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে একটা সেন্টেন্স গঠন করছে আমরা তারপরে কি করছি ওয়ার্ডে ফিরে আসছি যে ওয়ার্ডগুলো তৈরি হলো আমাদের কি দিয়ে দেখো ওয়ার্ড তৈরি হয়েছে লেটার দিয়ে লেটার অর্থাৎ আমরা প্রথম ইংরেজি যখন শিখছি তখন এ বি সি ডি প্রথম শিখছি বড় হাতের তারপর শিখছি ছোট হাতের তাহলে আমাদের প্রথম ইংরেজির উৎপত্তি হয়েছে লেটার দিয়ে লেটারকে আমরা কি বলছি যে লেটার দুই প্রকার ক্যাপিটাল লেটার স্মল লেটার অর্থাৎ লেটার আমরা যখন প্রথম শিখি তখন কিন্তু ক্যাপিটাল লেটারটা আমরা সবাই আগে শিখি ক্যাপিটাল লেটার তারপর আমরা শিখছি স্মল লেটার অর্থাৎ ছোট হাতের লেখা বড় হাতের লেখা তারপর আমরা একুশটা লেটারকে দুই ভাগে ভাগ করছি ভাওয়েল এবং কনসোন্যান্ট ভাওয়েল কয়টা পাঁচটা এ ই আই ও ইউ পাঁচটা এবং বাকি একুশটা হচ্ছে কনসোন্যান্ট এই বাকি একুশটা পাঁচটা এবং একুশটার মধ্যে একুশটার মধ্যে আমরা দুইটা পেয়েছি সেমি ভাওয়েল ডাব্লিউ এবং ওয়াই এরা কখনো কখনো ভাওয়েলের কাজ করে কখনো কখনো কনসোন্যান্টের কাজ করে এরা কখনো ভাওয়েলের কাজ করে আবার কখনো কনসোন্যান্টের কাজ করে এই জন্য আমরা বলছি সেমি ভাওয়েল তাহলে আমাদের লেটার সংজ্ঞাটা আবার বলছি শোনো ইংরেজি ভাষা লেখে প্রকাশ করবার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় লেটার লেটার দুই প্রকার ক্যাপিটাল লেটার স্মল লেটার এখন লেটার মোট ছাব্বিশটি তাদেরকে আমরা ভাগ করছি দুই ভাগে ভাওয়েল এবং কনসোনান্ট ভাওয়েল পেয়েছি পাঁচটি A E I O U আর কনসোনান্ট আমরা পেয়েছি একুশটি B C D F G এই সেভাবে বাকি একুশটি কনসোনান্ট এর মধ্যে ডাব্লিউ এবং ওয়াই দুইটা পেয়েছি সেমিভাবে দেখো এই লেটারগুলো যখনই অর্থ প্রকাশ করবে যেমন এ মানে একটি এ মানে একটি আই মানে আই মানে আমি লেটারগুলো যখনই অর্থ প্রকাশ করলো তখনই আমাদের হয়ে গেল ওয়ার্ড তাহলে ওয়ার্ডের সংজ্ঞাটা হচ্ছে এক বা একাধিক লেটার পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করলে তখন তাকে বলা হয় ওয়ার্ড এক বা একাধিক ওয়ার্ড এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে তাকে বলা হয় ওয়ার্ড দেখো এ এবং আই এরা তো ছিল আমাদের ভাব লেটার কিন্তু যখনই এরা অর্থ প্রকাশ করছে তখনই হয়ে গেছে ওয়ার্ড তাহলে এখানে আমরা বুঝতে পারছি ওয়ার্ড হতে হলে তার অর্থ থাকতে হবে আমরা ঠিক এই দেখো এখানে একটা বই লিখেছি এই বইয়ের মধ্যে আমাদের কয়টা লেটার লক্ষ্য করছি চারটা এই লেটারগুলোকেই আমরা যদি আলাদাভাবে সাজাই দেখো বি ডাবল কে এখানে কিন্তু চারটা লেটারই আছে কিন্তু এখানে কোনো অর্থ প্রকাশ করে নাই বলে এটা আমাদের কোনো ওয়ার্ড হয় নাই আমাদের ওয়ার্ড হতে হলে অবশ্যই তার অর্থ থাকতে হবে আমি আবার বলছি ওয়ার্ডের সংখ্যা শোনো এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে তাকে ওয়ার্ড বলে অর্থাৎ ওয়ার্ড হতে হলে অবশ্যই তার অর্থ থাকতে হবে এখন ওয়ার্ডে আমরা যখনই আসলাম তখন যদি দেখো এখানে যদি আমি একটা বড় ওয়ার্ড লিখি যেমন বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ ওয়ার্ডটাকে দেখো আমরা একবারে উচ্চারণ করতে সমস্যা প্রথম আমরা যখন ইংরেজি শিখব তখন একটা বড় ওয়ার্ড দেখলে কিন্তু সহজেই আমরা ভয় পেয়ে যাই তখন আমরা কি করি ছোট্ট ছোট্ট অংশে ভেঙে ভেঙে ওয়ার্ডটাকে উচ্চারণ করার চেষ্টা করি এখানে তোমরা দেখো আমরা বড় একটা ওয়ার্ড দেখলে সেটাকে এমনভাবে ভাঙবো যেন প্রত্যেকটা অংশের মধ্যে এই যে এ ই আই ও ইউ থাকে তাহলে বাংলাদেশ দেখো আমরা বাংলাদেশ কয়বারে উচ্চারণ করছি তিনবারে বাং বি এ এন দেখো এখানে একটা এ রয়ে গেছে বা লা এল এ দেখো একটা রয়ে গেছে dash D E S S তিনটা অংশের মধ্যে আমাদের ভাওয়েল রয়ে গেছে তাহলে আমাদের প্রথম উৎপত্তি হয়েছে ইংরেজি কোথা থেকে লেটার লেটার মানে ছিল বর্ণ আমরা বর্ণ থেকে চলে আসলাম কিসের ওয়ার্ডে ওয়ার্ড মানে শব্দাংশ অর্থাৎ ওয়ার্ডের অংশকে সিলেবাল বলে সিলেবাল অর্থ হচ্ছে শব্দাংশ একটা ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা হয় তাদেরকে সিলেবাল বলে দেখো এটা হচ্ছে বড় শব্দকে যখন আমরা ছোট ছোট অংশে ভেঙে ভেঙে উচ্চারণ করি ওই একটা একটা অংশকে আমাদেরকে সিলেবাল বলা হয় তোমাদের ক্লিয়ার হওয়ার জন্য আমি আরেকটু ক্লিয়ার করে বলছি দেখো ভাওয়েল দ্বারা একটা ওয়ার্ডের অর্থাৎ আমরা যে অংশটাকে ভাঙবো অবশ্যই এর মধ্যে ভাওয়েল থাকবে তাহলে তোমরা এটুকুন বুঝে রাখবা যে ভাওয়েল দ্বারা একটা ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা হয় তাকে সিলেবাল বলে সিলেবাল অর্থ ওয়ার্ড অর্থ শব্দ আর সিলেবাল অর্থ শব্দাংশ অর্থাৎ শব্দের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করি তাকে সিলেবাল বলা হয় সিলেবাল চার প্রকার মনোসিলেবাল ডাইসিলেবাল ট্রাইসিলেবাল পলিসিলেবাল দেখো মনোসিলেবালটা হচ্ছে যে ওয়ার্ডগুলো একবারে উচ্চারণ করা হয় একবারে উচ্চারণ করা হয় যেমন বুক pen হেন দেখো এইগুলা মনোসিলেবাল বুক পেন হেন ক্যাট কাম এগুলা মনোসিলেবাল যেগুলো একবার উচ্চারণ করা হচ্ছে এখন ডাই সিলেবাল যে ওয়ার্ড দুইবার উচ্চারণ করা হয় যেমন ফাদার ফাদার ফাদার মা দার মা দার দেখো দুইবার উচ্চারণ করা হয় যে ওয়ার্ডগুলো তাকে বলা হয় ডাইসিলেবাল আর ট্রাইসিলেবাল যেমন বিউটিফুল বিউটিফুল বিউটিফুল যে ওয়ার্ড তিনবার উচ্চারণ করা যেমন বাংলাদেশ বিউটিফুল এইগুলা হচ্ছে ট্রাইসিলেবাল এখন দেখো পলিসিলেবাল যে ওয়ার্ডগুলো তিনবারের অধিকবারে উচ্চারিত হয় তিনের অধিকবারে উচ্চারণ করা হলে যে ওয়ার্ডগুলো তিনবারের অধিকবারে উচ্চারিত হয় তাকে বলা হয় পলিসিলেবল যেমন কমিউনিকেটিভ কমিউনিকেটিভ কমু কমিউনিকেটিভ কমিউনিকেটিভ দেখো চারবারে উচ্চারণ করা হয় যে ওয়ার্ডগুলো তাদেরকে বলা হয় পলিসিলেবল আমাদের আলস্য টপিক ছিল সেন্টেন্স কিন্তু সেন্টেন্স আমাদের আসলো কোথার থেকে অর্থাৎ সেন্টেন্স আমরা তৈরি করলাম কি দিয়ে ওয়ার্ড দিয়ে এখন ওয়ার্ড তৈরি করলাম কি দিয়ে লেটার দিয়ে তাহলে আমরা ইংরেজির মূল যে ভিত্তি অর্থাৎ বেসিক সেখান থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি আমাদের ইংরেজি মূল উৎপত্তি হয়েছে লেটার থেকে লেটার অর্থ বর্ণ অর্থাৎ ইংরেজি ভাষা লেখে প্রকাশ করবার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় লেটার লেটার অর্থ বর্ণ এ বি সি এরা হচ্ছে লেটার ছাব্বিশটা এদেরকে একসঙ্গে বলা হয় অ্যালফাবেট লেটার অর্থ বর্ণ আর অ্যালফাবেট অর্থ বর্ণমালা তাহলে লেটারকে আমরা কি করছি প্রথমে শিখছি ক্যাপিটাল লেটার তারপরে শিখছি স্মল লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটার অর্থ বড় হাতের লেখা স্মল লেটার অর্থ ছোট হাতের লেখা এরপর আমরা একুশটা লেটারকে দুই ভাগে ভাগ করছি ভাওয়েল এবং কনসোনান্ট ভাওয়েল অর্থ স্বরবর্ণ কনসোনান্ট অর্থ ব্যঞ্জন বর্ণ ভাওয়েল স্বরবর্ণ অর্থাৎ যে লেটারগুলো নিজে নিজেই উচ্চারিত হয় অন্য লেটারের সাহায্য ছাড়া নিজে নিজেই উচ্চারিত হয় তাদেরকে বলা হয় ভাওয়েল আর কনসোনেন্ট বাকি একুশটা vowel A E I O U ভাওয়েলের সরাসরি গুরুত্ব রয়েছে আমাদের আর্টিকেল যেটা আছে এ এম ডি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এ না বসে এন বসে ভাওয়েল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ইংরেজিতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাওয়েল তারপর আমরা ভাওয়েল কনসোনান্ট লেটারগুলো যখনই কোনো অর্থ প্রকাশ করছে তখনই আমরা তৈরি করছি ওয়ার্ড অর্থাৎ এক বা একাধিক লেটার পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করলে আমরা তাকে বলি ওয়ার্ড ওয়ার্ড হতে হলে অবশ্যই তার অর্থ থাকতে হবে যেমন এ মানে একটি আই মানে আমি এরা তো লেটার ছিল কিন্তু যখন এরা অর্থ প্রকাশ করছে তখনই হয়ে গেছে ওয়ার্ড এই জন্য আমরা বলবো এক বা একাধিক লেটার অর্থাৎ একটা লেটারও কিন্তু একটা ওয়ার্ড হয়ে গেছে যার কারণে আমরা বলছি এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করবে তখন আমরা তাকে বলবো ওয়ার্ড ওয়ার্ড অর্থ শব্দ যখন আমরা কোনো বড় শব্দে পৌঁছাবো তখন আমাদের একসঙ্গে উচ্চারণ করতে সমস্যা বিধায় ভেঙে ভেঙে ওয়ার্ডগুলোকে উচ্চারণ করব। এই যে ওয়ার্ডগুলোকে ভেঙে ভেঙে উচ্চারণ করব এই এক একটা অংশকে আমাদের বলা হবে সিলেবাল অর্থাৎ শব্দাংশ তাহলে ভাওয়েল ধারা একটা ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা হয় তাদেরকে বলা হয় সিলেবাল যেমন বাংলা দেশ আমি কয়বার উচ্চারণ করছি তিনবারে তাহলে এটা হচ্ছে আমাদের ট্রাই সিলেবাল সিলেবাল অর্থ শব্দাংশ সিলেবাল আমরা দেখছি চার প্রকার ট্রাই সিলেবাল পলি সিলেবাল অর্থাৎ ওয়ার্ডের যে ওয়ার্ডগুলো একবারে উচ্চারিত হয় তাদেরকে বলা হবে মনোসিলেবাস যেমন বুক পেন হেন ডাইসিলেবাস যে ওয়ার্ডগুলো দুইবারে উচ্চারিত হবে তাদেরকে বলা হবে ডাইসিলেবাস যেমন ফাদার মাদার ট্রাইসিলেবাস যে ওয়ার্ডগুলো তিনবারে উচ্চারিত হবে যেমন বিউটিফুল এডুকেটিভ এইগুলা হচ্ছে আমাদের ট্রাইসিলেবাস পলিসিলেবাস যে ওয়ার্ডগুলো তিনবারের অধিকবারে উচ্চারিত হবে তাদেরকে বলা হবে ট্রাই পলিসিলেবল আমাদের গুরুত্বপূর্ণ জিনিস তোমরা যেটা মনে রাখবা লেটার আমরা সবাই জানি বড় হাতের লেখা ছোট হাতের লেখা অর্থাৎ ক্যাপিটাল লেটার স্মল লেটার কিন্তু লেটারকে ভাগ করছি দুই লেটারের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছি ভাওয়েল এবং কনসোন্যান্ট লেটারগুলো যখনই অর্থ প্রকাশ করছে তখনই হয়ে গেছে ওয়ার্ড ওয়ার্ডের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছি সিলেবাল এবার ওয়ার্ড দিয়ে আমরা তৈরি করব সেন্টেন্স এক একটা লেটারে যেমন একটা ওয়ার্ড হয়েছে ঠিক তেমনই একটা ওয়ার্ডেও একটা সেন্টেন্স হবে যেমন ইয়েস নো স্টপ কাম এই যে ওয়ার্ডগুলো একটা ওয়ার্ডে একটা সেন্টেন্স হয় যার কারণে আমরা সেন্টেন্সের সংজ্ঞায় বলবো এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাহলে তাকে বলা হয় সেন্টেন্স অর্থাৎ আজকে আমাদের যে আলোচ্য টপিক ছিল সেন্টেন্স আমরা এখন সেই সেন্টেন্সে আসলাম কিন্তু সেন্টেন্সটা আমাদের আসলো কোথার থেকে কিভাবে আমরা সেটুকুন একটু আলোচনা করে আসলাম দেখো আমাদের মূল সৃষ্টি হয়েছে ইংরেজি লেটার থেকে লেটারের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছি ভাবের কনসোনেন্ট লেটারগুলো যখন অর্থ প্রকাশ করেছে তখনই হয়ে গেছে ওয়ার্ড এবং ওয়ার্ডের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছি সিলেবাল এইবার ওয়ার্ড যখনই কি করছে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখনই মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে তখনই হয়ে গেছে সেন্টেন্স এখন আমরা আলোচনা করব সেন্টেন্স নিয়ে দেখো প্রথম আমি এখানে একটা সেন্টেন্স লিখেছিলাম উই লিভ ইন বাংলাদেশ এখানে একটা সেন্টেন্স লিখেছি অর্থাৎ এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাহলে তাকে সেন্টেন্স বলে দেখো সেন্টেন্স আমাদের একটা তৈরি হয়েছে এখন সেন্টেন্স তৈরি হয়েছে আমরা প্রথমে কি দিয়েছি উই তারপর আমরা কি দিয়েছি লিভ এখন জানবো উইটা কি লিপটা কি এবং ইন বাংলাদেশ এটা কি অর্থাৎ আমরা মূল